আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহ সুপ্রিয় শ্রোতা মণ্ডলী খ্রিস্টান সিরিজ ফর্টি এইট তথা আটচল্লিশ আজকে শিরোনাম দেখে আপনারা সকলেই হতবাক হয়েছেন যে যিশু খ্রিস্টের চারটি মিথ্যাচার বনাম্রাদা রাহুল হোসেনের কিছু ভুল ভ্রান্তি সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আপনারা দেখেছেন আমরা গত বছরে পাস্টার পার্থদাস গুপ্তার সঙ্গে আমরা একটা বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম সেখানে পার্থদাস সঙ্গে আমার পরপর দুই দিন আলোচনা হয়েছিল প্রায় তিন তিন ছয় ঘন্টা প্রথম দিন ছিল সেলিব্রেশন কোরআন অ্যান্ড বাইবেল এই আলোচনাতে প্রেজেন্টেশনের সময়তে এবং সার্বিক আলোচনাতে আমি শুধুমাত্র আমার সিটি শক্তি থেকে কমপক্ষে একশো প্লাস আমি রেফারেন্স দিয়ে বাইবেল থেকে কোরআন থেকে হাদিস থেকে অন্য অন্য সোর্স থেকে রেফারেন্স দিয়েছি আমার সিটি শক্তির মধ্যে থেকে এই সমস্ত আলোচনার মধ্যে পার্থদাস গুপ্তা আপনারা সকলে দেখেছেন তিনি লাজবাব হয়েছে তার মুখটা কেমন হয়ে গেছিল আপনারা সকলে দেখেছেন তো যাই হোক তারা এটাকে সহ্য করতে না পেরে আমি বেশ কয়েকদিন আগে দেখেছি আমার বিরুদ্ধে একটা ভিডিও দেওয়া হয়েছে সেটা খ্রিস্টানদের তরফ থেকে এসেছে ভিডিওটা দেখে আমি হাসতে হাসতে হাসতে থাক আর হাসছি না তো ওই আলোচনাটা দেখে আমি অবাক হলাম যে এইসব মূর্খ যারা আছে এইসব জাহাল যারা আছে এইসব ব্যক্তিরা আমার বিরুদ্ধে ভিডিও বানিয়েছে আমি ভাবছিলাম আশা করেছিলাম হয়তো বড় বড় কোনো মিস্টেক হয়েছে সেটাকে তারা তারা ফ্ল্যাশ করবে আমি দেখে হতাশ হয়েছি যে তারা এতটাই একটা দুর্বল যুক্তি দিয়ে তারা আমার ভিডিওর একটা জব দেওয়ার চেষ্টা করেছে আমি হতবাক হয়েছি তো আমি তাদের কাছ থেকে হতবাক হবই না বা কেন এটা আমরা বিশ্বাসী করি যারা ঈশ্বরকে মেরে ফেলতে পারে তিন দিন কবরে পুঁতে রাখতে পারে তাদের দ্বারা যা ইচ্ছা তাই সম্ভব এটা আমরা অবিশ্বাস কিছু করি না সুপ্রসাদ মণ্ডলী আসেন আমার বিরুদ্ধে একটি ভিডিও বানিয়েছে আমি নাকি বেশ কিছু রেফারেন্স ভুলভাল দিয়েছি এটাকে নিয়ে একটা ট্রোল ভিডিও বানিয়েছে আসেন প্রথমে আমি তাদের আলোচনাটা আপনাদের কাছে শ্রবণ করবো তারপর আমি tit for tat antivenom জবাব দেব তাদের ঈশ্বরের ভুল বনাম আমার ভুল আসেন আপনারা দেখেন আমি আপনাকে তাদের ভিডিওটা চালাই হ্যাঁ ভিডিওটা নিয়ে এসেছি দেখুন বিশ্বাস যাক তারা এখানে যাই হোক কোনো টোন দেয়নি কোনো বোবা হয়তোবা এই কোন বোবা মুখে কথা বলতে পারেন এমন কোনো ব্যক্তি হয়তোবা ভিডিওটা বানিয়েছে শুধুমাত্র লিখিত জব দিয়েছে তো যাই হোক এই এই যে ভিডিওটা আপনারা দেখলেন এই ভিডিওটাতে আমি কিছু মিস্টেক করেছি কিছু রেফারেন্স আমি ভুল দিয়েছি এটাকে নিয়ে তারা একটা ভিডিও মানে ক্রিয়েট করেছে এবং তারা প্রচার করছে রাহুলের ভুল ধরেছি ভাবছে কি না কি করে ফেলেছে আসেন আমি প্রথমত বলি আমি প্রথমে বলেছি সেই বিতর্কতে কমপক্ষে একশো প্লাস আমি আমার শুধুমাত্র স্মৃতিশক্তি থেকে রেফারেন্স দিয়েছি ভুল হবে না এটা কখন আমরা বলি না অবশ্যই ভুল হবে এটাই স্বাভাবিক আমরা মানুষ করলো বানি আদম খাত্তাউন প্রত্যেকটা আদম সন্তান ভুল করবে এটাই স্বাভাবিক তাই আমাদের দ্বারা ভুল হতে পারে এটাও স্বাভাবিক কিন্তু তারা মনে করছে কি না কি পেয়ে গেছি যজ্ঞের ধনা ব্রাদার রাহুল ভুল রেফারেন্স দিয়েছে আসলে ভুলটাই বা কি আমি বলেছিলাম যে সুরা বাকার সন্মা দুই আয়াত নম্বর পঁচিশ আয়াত নম্বর তিরানব্বই সুরা তিন সুরা নম্বর পঁচানব্বই আয়াত নম্বর আয়াত নম্বর পাঁচ এবং সুরা আসার আয়াত নম্বর দুয়ে আমি এইভাবে বলেছিলাম যে প্রত্যেকটা জায়গা আছে ইল্লাল্লাজিন আমানু আমেল আমেল সলেহা এ কথাটা আছে যারা বিশ্বাস স্থাপন করেছে এবং নেকামল করেছে এখন এই সব খ্রিস্টান পাদ্রি আমার গোটা ভিডিও তিন ঘন্টা তিন ঘন্টা ছ ঘন্টা দুদিন বিতর্কের কোনো জবাব দিতে না পেরে আমার রেফারেন্স কোথায় ভুল হয়েছে খুঁজে বেড়াচ্ছে আজীব ব্যাপার তো যাই হোক তারপরেও দেখেন আমি রেফারেন্স কি আসলে ভুল দিয়েছি সুরব আকারা নম্বর দুই আট নাম্বার পঁচিশ রেফারেন্স দিয়েছি হ্যাঁ এখানে ইল্লাদিনা আমানু ও আমলে সলেহা মূল ভাবার্থ কি যারা বিশ্বাস স্থাপন করেছে এবং নিয়ে কামল করেছে তোমরা বলছে না এখানে বাসার আল্লাহ বাসারা দিয়ে শুরু করেছে তা আমি নাকি ভুল রেফারেন্স বলেছি আসলে এরা বোঝেও না যখন একটা মানুষ রেফারেন্স দেয় তখন সেটাকে তার ভাবার্থ হিসাবে যতগুলো রেফারেন্স আসে প্রত্যেকটা রেফারেন্সকে ব্যবহার করতে পারে এটা এটা একটা আলোচনা বা একটা লেখনী বা রেফারেন্স দেয় একটা স্টাইল এটা সকলে জানে যে একই ভাবার্থে যদি কোনো আয়াত বা কোনো কোটেশন যদি থাকে সেটাকে ঢালাওভাবে তারা পরপর বলে যায় হুবহু একই শব্দ থাকতে হবে এমনটা নয় তারপরেও আমার ভুলটার পরিমাণ কি লাজিনা আমানু ও আমলে সলেহা আছে না নেই জি ইল্লা লাজিনা এই দুটো জায়গাতে যার ভাবার্থ একই হিসাবে ব্যবহৃত হয়েছে স্যার বাকার আয়াত নম্বর পঁচিশ এরপর আমি বলেছি কি যে স্রা তিন আয়াত নম্বর পাঁচে এ কথা আছে তার স্ক্রিনে দেখাচ্ছে দেখো স্রা তিন পাঁচ নম্বর আয়তে এটা নাই আসলে আচ্ছা, পাঁচ নম্বরে নাই ছয় নম্বরে আছে কিন্তু এই সব খ্রিস্টান মিশনারিরা অন্য কিছু না পেয়ে তারা এটাকে ভুল ধরেছে সুরা আসার আয়াত নম্বর দুই বলেছে আয়াত নম্বর হবে তিন তো এটা নিয়ে তারা ভাবছে কি না কি করে ফেলেছে আরে বাবা মনে হচ্ছে যে একদম পবিত্র আত্মা তাদের পরে এসে এমনভাবে চেপে ধরেছে ব্রাদার রাহুলে ভুল ধরতে পেরেছে এমন একটা ভাব তো সুপ্রিয় শ্রোতামণ্ডলী আমাদের ভুলটা কি প্রথমত আমি যে রেফারেন্স দিয়েছি এটা কি কোরআনে নেই অবশ্যই আছে সুরাত তিনের আমি রেফারেন্স দিয়েছি পাঁচ আসলে আয়াতটা আছে ছয় নম্বর আয়াতে আমি সুরাত আসারের দিয়েছি দুই নম্বর আয়াত আসলে আছে তিন নম্বর আয়াত সুরাব আকারার পঁচিশে পঁচিশে ঠিক আছে তো সার্বিকভাবে আমি যে রেফারেন্সগুলো দিয়েছি এটা যে কোরআনে নেই বা আমি মিথ্যা করে একটা রেফারেন্স বানিয়েছি এমনটা নয় শুধুমাত্র একটা আয়াত কম বেশি রেফারেন্সের ক্ষেত্রে হয়েছে এটা হওয়াটা স্বাভাবিক তার মানে আমি যে প্রমাণটা করেছি যারা বিশ্বাস স্থাপন করে এবং নেকামল করে এই বিষয়টা কোরআন মসজিদের মধ্যে মজুদ আছে এর মধ্যে বিন্দু পরিমাণে ভুল ধরতে পারেনি কিন্তু তারা তারপরেও না না না না বড় একটা ভুল ধরে বলেছে কেননা পবিত্র আত্মা এসে তাদেরকে ভুলগুলো উপস্থাপন করে দিয়েছে আর তারা ধরে ফেলেছে আসেন আমি এবার আলোচনা করব যে আমার ভুল তো দেখলেন যে কি পরিমাণ ভুল শুধুমাত্র রেফারেন্স তিন নম্বর আয়াত হবে দুই নম্বর বলেছি পাঁচ নম্বর আয়াত বলেছি ছয় নম্বর হবে এই ধরনের সামথিং মিস্টেক ওটা স্বাভাবিক আসেন এবার যদি আমরা বলি যে স্বয়ং ঈশ্বর রেফারেন্স দিতে ভুল করে আশ্চর্য হচ্ছেন যে ঈশ্বর তিনি রেফারেন্স দিতে ভুল করেন আমি তো মানে সুরা বাকারাতে বলেছি সুরা বাকারার মধ্যে আছে সুরা তিনে বলেছি সুরা তিনের মধ্যে আছে সুরা আসারের কথা বলেছি আসারের মধ্যে আছে কিন্তু খ্রিস্টানরা যাকে ঈশ্বর মনে করে ঈশ্বর জিজাস ক্রাইস্ট যিশু খ্রিস্ট তাকে যিশু খ্রিস্টকে ঈশ্বর মনে করে যিশু খ্রিস্ট এমন কিছু মিথ্যা রেফারেন্স দিয়েছে খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করছি যেই সব আছে আপনারা কিছু মনে করবেন না খ্রিস্টানরা মনে করে তারা ঈশ্বরের পুত্র মানে যতগুলি যিশু খ্রিস্টকে বিশ্বাস যারা করে তারা হচ্ছে ঈশ্বরের পুত্র তাই আমি বলছি এইভাবে বলছি যে সব ঈশ্বরের বাচ্চাদেরকে বলুন বা ঈশ্বরের বাচ্চাদের কাছে আমি প্রশ্ন করছি ঈশ্বরের বাচ্চাকে বলছি যে তোমাদের যিশু খ্রিস্ট এমন একটা রেফারেন্স দিয়েছে এটা বাইবেল থেকে প্রমাণ করে দাও আমি তো সুরা তিনে বলছি সুরা তিনে আছে আসেন তোমাদের ঈশ্বর কি বলছে ঈশ্বরের বাচ্চাদের কাছ থেকে আমি এর উত্তরটা চাইছি দেখি কি বলছে এখানে হুম প্রথম আমরা রেফারেন্স দেখবো গসপল ম্যাথিউ সাতাশ অধ্যায় গসপল অফ ম্যাথিউ সাতাশ অধ্যায় সকলে বের করেন গসপল অফ ম্যাথিউ সাতাশ অধ্যায় নয় এবং দশ নম্বর ভার্স গসপল অফ ম্যাথিউ সাতাশ অধ্যায় নয় থেকে দশ নম্বর ভার্স আপনাদের সামনে পড়ছি আমি কেরির চল্লিশ ভাষা বাইবেলটা পড়ছি দেখেন কি বলছে ঈশ্বর যিশু খ্রিস্ট কি বলছে দেখেন তিনি রেফারেন্স দিচ্ছেন দেখেন কি বলছে এতে নবী জেরেমিয়া মধ্যে দিয়ে যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হলো তা তিরিশ মানে তিরিশটার উপর টাকা নিল এই টাকা তারা তার দাম ইসরায়েলের তার জন্য এই দাম ঠিক করেছিল মানে এখানে যীশুখ্রিস্ট তিনি একটা ভবিষ্য তিনি একটা রেফারেন্স টানছেন কি বলছে এতে নবী জেরেমিয়ার মধ্যে দিয়ে যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হলো তারা তিরিশটা তিরিশটা রূপর টাকা নিল এই টাকা তার দাম মানে এখানে যীশুখ্রিস্টকে যে জিহুদা তিরিশ পয়সার বিনিময়ে ধরে দিয়েছে সেই কথাটা নকল করছে এই মথিতে গসপল অফ ম্যাথিউ এতে সাতাশ অধ্যায় নয় নম্বর ভাস এখানে মথি লিখছে আর বাইবেল যেহেতু পবিত্র আত্মার সাহায্যে লেখা আর পবিত্র আত্মা স্বয়ং তিনি নিজে ঈশ্বর তো মথি বলছে এই কথার মাধ্যমেই যিশুকে ৩০ পয়সা দিয়ে ধরিয়ে দিল এটা আসলে নবী জেরেমিয়া তিনি আগে থেকে বলে গিয়েছিলেন এবং জেরেমিয়ার কিতাবে এই ভবিষ্যৎবাণীটা ছিল তা আজকে পূর্ণ হলো ঈশ্বরে বাচ্চাদেরকে বলছি যে আপনার পবিত্র আত্মা যে বলল যে জেরেমিয়া নবীর কিতাবে নাকি এই ৩০ পয়সা দিয়ে বিক্রয় হইবে এই বিষয়ে নাকি লেখা আছে আছে চ্যালেঞ্জ করলাম ঈশ্বরের বাচ্চাদেরকে জেরেমিয়ার কিতাব থেকে জেরেমিয়ার পুস্তক থেকে জেরেমিয়া ভাববাদীর গোড়া জেরেমিয়া এক অধ্যায় থেকে শেষ পর্যন্ত পড়ে আমাদেরকে এই রেফারেন্সটা দেবেন জেরেমিয়াতে কোথায় আছে চ্যালেঞ্জ করলাম কোনো খ্রিশ্চানের মিশনারি হোক আর যত বড় সে ঈশ্বরের বাচ্চা হোক না কেন সে এই রেফারেন্স বের করতে পারবে না কেন জেরেমিয়াতে নেই তাদের পবিত্র আত্মার সাহায্যে বাইবেল যেহেতু লেখা হয়েছে মথি এখানে মিথ্যাচার করেছে এবং সঙ্গে সঙ্গে তাদের পবিত্র আত্মা তথা ঈশ্বর এখানে মিথ্যাচার করেছে জেরিমিয়া কিতাবে কথা নেই সুপ্রস্ততা মণ্ডলী আমার ভুল কি সুরা বাকারাতে বলেছি বাকারাতেই আছে সুরা তিনে পাঁচ নম্বর এক বলেছি ছয় নম্বরে আছে আর তাদের ঈশ্বর ঈশ্বরের সাহায্যে লেখা এই মথি তার সাতাশ অধ্যায় নয় নম্বর ভার্সে বলছে নবী জেরেমিয়ার কিতাবে নাকি এ কথা আছে জি নেই নবীজেরিমের কিতাবে নেই তাদের পবিত্র আত্মা তথা ঈশ্বর ভুল করেছে ঈশ্বরের বাচ্চারা এখন দেখি তার জেরিমিয়া নবীর কিতাব থেকে এই কথা বের করতে পারে কি না আমি আপনাদেরকে একটু উত্তর দিয়ে দিই সুপ্রস্তা মন্ডলী আসলে নবী জেরিমিয়ার কিতাবে এমন কোনো কথা নেই এটা তাদের ঈশ্বর ভুল করেছে তাদের রেফারেন্স মিসকট করেছে আমার চাইতে পঞ্চাশ গুণ না লক্ষ গুণ ভুল করেছে কেন এই কথাটি আছে বুক অফ জাকারিয়াতে জাকারিয়া এগারো অধ্যায় একদম বারো থেকে তেইশ নম্বর ভার্সে এই ভবিষ্যৎবাণীটা করা হয়েছে কিন্তু তাদের ঈশ্বর জাকারিয়া বাদ দিয়ে জেরিমিয়া করে দিয়েছে <laughs> হবে জাকারিয়ার কিতাবে যে ভবিষ্যৎবাণী ছিল সেটা পূর্ণ হলো নচেত তাদের ঈশ্বর করে দিয়েছে কি এটা নাকি জেরিমিয়ার কিতাবে আছে তার মানে বুঝতে পারছেন যে আমার ভুল আর তাদের ভুল কতটা কি পরিমাণ স্বয়ং ঈশ্বর ভুল করেছে আমি তো করতেই পারি তাদের ঈশ্বরকে যদি ভুল করতে পারে পবিত্র আত্মা যদি ভুল করতে পারে <laughs> আমার ভুলটা নিয়ে তার খুব লাফালাফি করছে আপনাদের পবিত্র আত্মা ভুল করেছে দেখি আপনারা জেরিমিয়ার কিতাব থেকে এই ভবিষ্যৎবাণীটা পূরণ করেন আসেন আমরা আরও একটি দেখি মথি দ্বিতীয় অধ্যায় তেইশ নম্বর ভার্স তাদের ঈশ্বরে ভুল দেখাচ্ছি ঈশ্বর কিবা মিসকোট করে মিথ্যা রেফারেন্স দেয় আমার তো ভুল হয়েছে তারা মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলেছে স্বয়ং ঈশ্বর আসেন আমরা মথি দ্বিতীয় অধ্যায় তেইশ নম্বর ভার্সে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা সকলে পড়েন মথি দ্বিতীয় অধ্যায় তেইশ নম্বর ভার্স কি বলছে লক্ষ্য করে দেখেন আর নাসারাত নামে একটি গ্রামে গিয়ে বাস করতে লাগলেন এই এটা ঘটল যাতে নবীদের মধ্যে দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হয় তাকে নাসারাথিও বলে ডাকা হবে মথি তার দ্বিতীয় অধ্যায় তেইশ নম্বর পদে তেইশ নম্বর ভার্সে মথি বলছে যে যিশু তারপরে নাসারাতে গিয়ে বসবাস করতে শুরু করলো কেননা পূর্ববর্তী নবীদের যে ভবিষ্যৎবাণী বা নবীদের কিতাবে লিখিত কথা এটা যেন পূর্ণ হয় আমরা চ্যালেঞ্জ করলাম gospel of chap number two verse twenty two যে বলা হচ্ছে যিশুকে নাসারাতি বলে ডাকা হবে এই কথা নাকি নবীদের কিতাবে আছে বাইবেলে নিঃসন্দেহে প্রত্যেকটা নবীর কথা সংরক্ষিত আছে কোন নবীর কিতাবে এই কথাটা লেখা আছে একটু আপনারা রেফারেন্স দেবেন আমি বলছি এ কথা নেই এ কথা কোনো নবী ভবিষ্যৎবাণী করা হয়নি যে যিশু খ্রিস্টকে নাসারাতি বলে ডাকা হবে প্রথম নিয়ম বাইবেলের একদম আদি পুস্তক থেকে শুরু করে মালাখি পর্যন্ত গোটা ওল্ড টেস্টমেন্টের সমস্তগুলো পড়ে ফেলেন দেখি এখান থেকে এই ভবিষ্যৎবাণীটা বের করতে পারে কি পারে না এটা তাদের পবিত্র আত্মা সরাসরি মিথ্যা কথা বলেছে এরকম কোনো কথাই নবীরা ভবিষ্যৎবাণী করেনি গোটা বাইবেলের মধ্যে এই ভবিষ্যৎবাণী নেই কিন্তু তাদের পবিত্র আত্মা ঈশ্বর এটাকে মিথ্যাভাবে চাপিয়ে দিয়েছে মিথ্যা কথা বলেছে প্রাপাগণ্ডা করেছে তার জ্বলন্ত প্রমাণ আপনাদের কাছে দিলাম এইভাবে আমি অজস্র রেফারেন্স আপনাদের সামনে পেশ করতে পারবো আমি খুব বেশি বলছি না কেননা পিকচার আমি বাকি হে আরও অনেক রেফারেন্স আমি এইভাবে বাইবেল থেকে দিয়ে দিতে পারবো যে তাদের ঈশ্বর বলছে যে ওল্ড টেস্টমেন্ট আছে এই কথা অথচ ওল্ড টেস্টমেন্টে কথা নেই একদম স্পষ্ট নেই আমি মাত্র দুইটা দিলাম আরও একটি রেফারেন্স দেখেন গসপল অফ ম্যাথিউ বারো অধ্যায় পাঁচ নম্বর ভার্সে দেখাচ্ছি মথির বারো অধ্যায় পাঁচ নম্বর ভার্সে কি বলছে দেখেন এছাড়া আপনারা কি মুশির আইন কানুন পড়েননি বিশ্রাম বারে উপাসনা ঘরে পুরোহিতরা বিশ্রাম বারের নিয়ম ভঙ্গ করলে তাদের দোষ হয় না যিশু খ্রিস্ট মিথ্যাচার করেছে এখানে স্বয়ং এতক্ষণ পবিত্র আত্মা আর মথির মিথ্যাচার দেখলেন এখন যিশু খ্রিস্ট যিশু খ্রিস্ট সাবাতের দিনকে ভঙ্গ করেছে যিশু খ্রিস্ট তারপরে সেই ইহুদিদেরকে বলছে কি বলছে এছাড়া আপনারা কি মসির আইন কানুনে পড়েননি মসির আইন কানুন মানে তওরাত মানে ওল্ড টেস্টেন্টের প্রথম পাঁচটা পুস্তক কি পড়েননি বিশ্রামবারের উপাসনা ঘরের প্রহিতরা বিশ্রামবারের নিয়ম ভঙ্গ করলে তাদের দোষ হয় না যীশুখ্রিস্ট বলছে মুশির কিতাবে মানে book of Genesis Exodus Leviticus Numbers Deuteronomy এর মধ্যে নাকি এই কথা আছে যে কোনো প্রহিত যদি কোনো যদি পাদ্রি যদি কোনো র্যাবাই যদি কোনো ধর্মগুরু যদি সাবাতের দিন বিশ্রাম দিন ভঙ্গ করে তাহলে নাকি কোনো গোনা নেই খ্রিস্ট এ কথাটা বলেছে কোথায় বলেছে মথি বারো অধ্যায় পাঁচ নম্বর ভার্স আমরা চ্যালেঞ্জ করলাম যে আপনারা এই যে যিশু এই কথা বলল মসির কোন কিতাবে আছে কত নম্বর অধ্যায় কত নম্বর অনুচ্ছেদ একটু দেবেন কেঁচো খুঁড়তে গেলেই উঠে বেরিয়ে চলে আসবে এই জন্যই তো জিজাস বলেছে gospel of Matthew chap number seven verse number one two seven Jishu নিজে বলেছে যে তোমরা অন্য কারো বিচার করিও না তোমারও বিচার করা হবে তুমি যেইভাবে তাকে বিচার করবে তোমাকে সেইভাবে বিচার করা হবে ভাবার্থ বললাম তো এইভাবে যিশু বলেছে কারো বিচার করতে যেও না তুমি যেইভাবে তাকে বিচার করছো সেইভাবেই তোমাকে বিচার করা হবে তুমি আমাকে বিচার করতে এসেছে কিছু কিছু নতুন ঈশ্বরের বাচ্চা হয়েছে এরা আবার কি মানে আমার ভুল ধরতে এসেছে যে ব্রাদার রাহুল মিসকোট করেছে আরে ভাই আমি মিসকোট করেছি আমি তো সেরা বাঁকড়াতে বলেছি বাঁকড়াতে আছে সেরা তিনে বলেছি তিনেই আছে সেরা আসারে বলেছে সেরা আসারে আছে কিন্তু তোমার যে যীশু খ্রিস্ট তিনি বলছেন যে মসির পুস্তকে নাকি এই কথা আছে চ্যালেঞ্জ করলাম এইসব ঈশ্বরের বাচ্চা যতগুলো পৃথিবীতে আছে সকলে একজোট হয়ে এসে আমার এই রেফারেন্স যেটা প্রশ্ন করলাম যে এই কথাটা প্রমাণ দাও ওখানে বলছে জেরিমিয়া ভাববাদী নবীন নাকি কথা পূর্ণ হলো তো জেরিমিয়ার কিতাব থেকে ওই তিরিশ পয়সার ঘটনাটার যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল দেখাতে হবে দেখি তোমাদের ঈশ্বর মিথ্যাচার করেছে তোমাদের ঈশ্বর ভুল করেছে তোমাদের ঈশ্বর পবিত্র আত্মা সহ যিশু খ্রিস্ট মথি তারা পাঁয়কুড়ি হারে তারা মিথ্যাতে ভরপুর করে ফেলেছে মাত্র তিনটে ডোজ দিলাম এই তিনটে ডোজের উত্তর দেখি তারা কত দূর দেয় তারপরে ইনশাল্লাহ আমরা আবারও পরবর্তী সময়তে আসবো সুপ্রস্ততা মণ্ডলী একটু কঠোরভাবে বললাম এই জন্য যে এরা আসলে আমাদের সঙ্গে থিওলজিতে কোনো কিছু না পেরে তারা এখন কোন রেফারেন্স ভুল হয়েছে মিমো মানে তারা সঙ্গে সঙ্গে একগুলোকে নিয়ে তারা কটাক্ষ করে তারা বিভিন্ন ভিডিও ছাড়ছে তার জন্য বললাম আমাকে যেভাবে মাপছ এইভাবে তোমাদের ঈশ্বরকে ভেবে দেখালাম তোমাদের ঈশ্বর আমার চাইতে দশ গুণ বিশ গুণ পঞ্চাশ গুণ না কোটি কোটি গুণ ভুল করেছে ঈশ্বরের মিথ্যা রেফারেন্স দেয় আর আমার মিথ্যা রেফারেন্স দেখো তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে সুপ্রসাদা মণ্ডলী আজকে আটচল্লিশ নম্বর এপিসোড আমরা এখানে শেষ করলাম আপনারা খ্রিস্টান সিরিজ ফর্টি নাইন আবারও পাবেন ইনশাল্লাহ অচির আমরা আপনাদের সামনে আবার আসছি আজকের মতো এখানেই অমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ